বুঝছো এই কাঠটি নিয়ে যাওয়ার কারণে এটি ভেঙে পড়ছে রিভা দুইটা প্রথম হলো কাঠ কাঠের উপরে পাথর কোনটা আমার কাছে লাগে পাথর পাথর সেপটাইট যাই হোক এটি দেওয়ার পরে তারপরে ডালাই তার মানে বহুত মিল লাগছে 嗯。